সো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন তো এটা আমাদের সেকেন্ড ব্লগ ফার্স্ট ব্লগ আপনারা দেখেছেন আর আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন আমরা কোথায় যাব ইয়েস আমরা যাব চট্টগ্রামের সহস্রধারায় যেখানে গেলে মন ও প্রাণ দুটাই প্রফুল্ল হয়ে যায় সো গাইস আমাদের সাথে থাকুন পুরো ব্লগটি এনজয় করতে থাকুন সালাম এতক্ষণ আসার টাইম হলো ভাই ঘুমের থেকে উঠছেন নাকি ও আজকে আপনাকে নায়ক নায়ক লাগতেছে ও আচ্ছা তো আমাদের টিম মেম্বার আরও সাত দুজন চলে আসছে কিরে থাপ্পর দিলা কেন রে ভালোবাসা ভালোবাসা আচ্ছা ঠিক আছে তো ব্লগটা দেখার জন্য সাথে থাকেন কি অবস্থা রবিন ভাই আমাদের চাবাড়ি রবিন ভাই চলে আসছে এটা কি লুঙ্গি আচ্ছা, আচ্ছা। তুমি ক্যাশ করছো মা মা মা ও ক্যাশের সাথে কি বলছে স্কুলের রিয়া বলছে এটা মোজা পরছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাক বাদ দাও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে সাথে থাকেন আমাদের সাথে কি অবস্থা হ্যাঁ, এই গাইস বলতে বলতে তো আমার গায়ে আসি পড়ে গাইস আমরা চেঞ্জ করতে পারি যে কই না কই কারণ আমাদের মধ্যে একটু লাগতেছে যে এই জায়গাটা আছে বা নাই আমরা পরবর্তী ডিসিশন জানাবো যে আমরা সহস্রধারে যাচ্ছি না অন্য কোথাও যাচ্ছি সমাজের সাথেই থাকো ফাইনালি আমরা বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে চলে আসলাম তো এখান দিয়ে আমরা দ্বারা যাবো তো আমাদের সাথে দেখেন আর আমাদের টিমের সবগুলো আছে তো দেখেন এক একজন করে দেখাও আমাদের নতুন টিমমেট আর এটা ওকে চিনেন লুচ্চা কন্টেন্ট ক্রিয়েটর সরি ওকে ওকে পরিচিত করাতে হবে আপনাদের কাছে আচ্ছা। এখানে আমরা পেয়ারা খাইছিলাম ওই যে ভাইয়া পেয়ার ভাইয়া পেয়ারা খাই শান্ত হয়ে গেছে ওই আরেকটা দেখেন লেডিস আচার <laughs> আচার খাই <laughs> তোমার একটা হাসি দাও মিথ্যা হাসি এটা তোমার দাঁত ভাঙ্গা একটা হাসি দাও এ <laughs> আর এটা দেখেন আমাদের পর্যটক কেন্দ্র তো আমাদের ব্লগটা দেখার জন্য সাথে থাকেন তো গাইস আমরা সিএনজিতে উঠে গেলাম তো আমাদের টিম মেম্বার আরো সামনে আছে আরেকটা সিএনজিতে আর এখানে আরেকজন আছে হোয়াটসঅ্যাপ গাইস আমাদের হ্যারি ভাই কি অবস্থা ভালো ভালো সবার সবার আজকে খুশি খুশি লাগতেছে না মানে আমি অনেক এক্সাইটেড তো আমাদের আরেকটা সিএনজি আছে ওটা আমাদের আপনাদেরকে দেখাচ্ছি ওটা আপনাদেরকে দেখাও লাগবে আমরাই ঠিক আছে আমরা এখন কি বলেন একাই একশো আমরা এখানে সিএনজি সবাই উঠেছে করে যাচ্ছে কি এখন টিকিট প্লাস নিজেদের টিকিট কাটার জন্য আসলাম এখানে সিএনজি টিকিট কাটান পরে সিএনজি টিকিট আমাদের কাটতে হচ্ছে কপাল আর এটা হচ্ছে যে বোটানি হ্যাঁ কি গার্ডেন জানি ইকু আর কি আসতে আসতে বাংলাও করতে পারি না দেখেন আমি কত বড় সাথে আমি একটা ট্যুরে যাচ্ছি আপনার কেমন he is educated English English একটু কম টিকিট কাটা শেষ তো এখন আপনাদের সাথে আমাদের দ্বারা দেখা হবে ফাইনালি গাইস আমরা ইয়ার কাছে ঝর্নার কাছে চলে আসছি তো এখন ঝর্ণা থেকে ঝর্ণায় যাইতে হলে সিঁড়ি দিয়ে যাইতে হবে তো আপনাদেরকে সিঁড়িটা দেখাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে সব টিম মেম্বারকে দেখাবো তো সাথেই থাকেন চলো চলো হাসতেছে কেন এন্ট্রি হ্যাঁ, দিতে পারো নাই আহা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো হাতে দাঁড়ায় না জীবন কি হাসতেছে কেন হ্যাঁ। আচ্ছা, <laughs> আমার বলার সুযোগ দাও না তুমি এখানে ঝুলতেছ <laughs> আচ্ছা, আচ্ছা, পানিতে দেখবো আপনার সাথে ফাইনালি গাইস আমরা ঝর্ণা চলে আসলাম আর আমি আপনাদেরকে দেখানোর আগে পানিতে নামে গেছি মজা এত মজা পানির মজাটা আমি আটকাতে পারলাম না তো দেখা আওয়াজ যাবে দৌড় মারো দৌড় মারো আমার উপরে চুলকায় দৌড় মারো জন্নত তো আসসালামু আলাইকুম গাইস আমরা এসে গেছি সহজ কবেরা ঝর্ণা পিছনে দেখতে পাচ্ছেন পানি কি অনগত পড়তেছে তো চলো এনজয় করে পানি করতেছে একটু ধরো আমি একটু যাই আবেল মারা আমাকে ফেলতে চাইছিল নিজে পড়ে গেছে কিসে কিসে আমাকে ফেলতে চাইছিল এমন নিজে পড়ে গেছে আমার এটা আমার কিছু করার নাই আমার মোবাইল ए दो स्वैग स्वैग चल असलम नेटवर्क कर भाई दे चल असलम अब यहां को मार ले बाबा के छूट दे मार ले अभी के देखा अभी ना बन बाबा के तोड़ को चले गए थे अबर कैमरामैन दे तक नहीं कैमरामैन के देखो দাদা আস্তে পানি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কতটুকু আনন্দ করতেছি আসলে আনন্দ বোঝানোর মতো না পানির এই অনবরত স্রোতটা এত মুক্ত করতেছে আমাদেরকে যেটা আসলে বলে বোঝানো যাবে না তবে তোমার অনুভূতি কি আমার অনুভূতি আমি আমি অনেক বেশি এক্সাইটেড আমি অনেক এক্সাইটেড ওই যে আমাদের হ্যারি ওই একটু একটু জুম করে আর এই যে আমার ভাই ভালো প্রাণের আর পানিটা এত ময়লা মুখের ভিতরে গেলে বমি চলে আসে কিন্তু এনজয় কমবে না এনজয় চলবে কি বলো বন্ধু চলবে আমরা সহস্র সহস্র ধারা সহস্র ধারা সহস্র ধারা চলে আসলাম তো অবস্থা তো ফাইনালি আমাদের সহস্র ধারা গোসল শেষ অনেক মজা করলাম হ্যাঁ মজা করলাম মজা বানান পারো মজা মজা বানান পারো তুমি পারো তুই তুমি একটু বলো তো মই কার মাস বরিকা জাগা যা মই যা মুরুক্ক স্যার আল্লাহ কি আল্লাহ কি মা বরিকা জাগা যা মজা দেখছেন আমাদের কি অবস্থা ও পারে না আমাদের আমরা আমাদের পিছনে ক্যামেরা দিয়ে আমাদের সবাইকে দেখা যাক পিছনে ক্যামেরা সামনে ক্যামেরা দিয়ে দেখাবো ওদেরকে তো এ হোয়াটসঅ্যাপ গাইস তো আমরা সবাই একটু লাভ দেখতে বলো তো আমরা সবাই এখন উপরে উঠে গেছি নামতেছি বেটা সরি এই রাস্তা এটা এদিক দিয়ে আমরা নামবো এদিক দিয়ে আমরা বিশ্বাস করেন ভাই রিধন আমাদেরকে মানে ইন্সপিরেশন করছে ভাই জায়গাটা জোস হবে চারটা না পাঁচটার কথা বলছে কিন্তু একটাতে আসি গোয়া মারা খাই গেছি এখন ওদিকে দেখেন কি তোমাকে মজা আলাইকুম আমরা কি বন্ধু সহস্র ধারা সহস্র ধারা ক্রস করে এখন যাচ্ছি সুপ্ত ধারা সুপ্ত ধারা সো এইটাও অনেক মজা হবে আশা করি কারণ ফার্স্ট টাইম আসছি অসম্ভব অসম্ভব করতে থাকেন এটা মজা বলে আমি মনে করি না দেখেন আমার আমার অবস্থাটা দেখেন বুঝছেন আমরা আপনারা দেখাই সিঁড়িটা দেখাই হবে আছে ওটার ভিতরে পাঁচশো চারশো আর এখন নামতেছি বলবো আপনাদেরকে লাস্টে ফাইনালি আমরা সুক্তদারা চলে আসলাম আর এই দেখেন আমাদের হ্যারি ভাইকে আর ঝর্ণাটা দেখছেন একটা হ্যারি এ হ্যারি এ হ্যারি ও বাপ বেড়া তো ফাইনালি <laughs> আমাদের টিমের সবাই চলে আসছে সবাই টিমমেট চলে আসছে সবাই এখন ক্লান্ত আমরা শুধু শুধু ওই ঝর্ণাটায় গেছি ওই ঝর্ণাটা একটুকু মজা নাই অনেক ভালো এখানে তিন ধারা তিন ধারা ঝর্ণা আছে ফার্স্ট অফ অল এটা সেকেন্ড ওই যে দেখা যাচ্ছে একটা তারপর একটা তিনটা চলে এলাম নেটওয়ার্কের বাইরে গন্তব্যের শেষ ঠিকানায় চলে এলাম নেটওয়ার্কের বাইরে আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন শত সিন্নি এবং মানুষের অটাল অটাল মানুষ উচ্ছ্বাসিত সবাই এনজয় করতেছে সবাই নিজের লাইফকে এই সুপ্ত ধারা এসে দেখুন সবাই তোমার এত জোরে জোরে চিল্লানো এটা সেকেন্ড ঝর্ণা আর থার্ড ঝর্ণা দাদা দাদা আমি পুরাই খারাপ তো পুরা খারাপ সবার ভাই গরম লাগছে ভাই সো গাইস আচ্ছা। আমাদের ঝর্ণাগুড়া শেষ আমরা অনেক টায়ার্ড তো আমরা এখন লাঞ্চ করব লাঞ্চের পর দেখা হচ্ছে তো হ্যালো গাইস আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ প্রায় প্রায় না সম্পূর্ণ শেষ এখন আমরা যাব আমাদের মূল গন্তব্যে আজকের ব্লগটা এতটুকুই ছিল জানি না আপনাদেরকে কেমন এন্টারটেন দিতে পেরেছি কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার তো যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন অলওয়েজ আমাদের অ্যান্ড যারা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে আমরা আপনার ঘন্টা বাজাতে পারি নেক্সট আসসালামু আলাইকুম